অনেক ভালো দুই ঘন্টা কলেজে হাতে নিয়ে বসেছিলাম যে রেজাল্ট কি আসবে রেজাল্ট ভালো আসছে আলহামদুলিল্লাহ সবাইই ভালো আসছে অনেক সকাল ছয়টা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত কোচিং বাসার টিচার এইসবের উপরেই ছিলাম সবাই তো সবাই এ প্লাস পাইছি আলহামদুলিল্লাহ সুখ এক পাশে মেয়ের রেজাল্টের সুখ এক পাশে আজকে সেটাই বুঝলাম হ্যাঁ অনেক অনেক অনেক খুশি থ্যাংক ইউ ম্যাম না সেটা তো করতে এখন যে পরিস্থিতিতে ওরা পরীক্ষা দিয়েছে পাক্কা দুই বছর ওদের কোনো ক্লাস হয় নাই তারপরে ওরা ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ আর এখন কি করার আছে দেশের পরিস্থিতি এটা ছিল বিকজ অফ করোনা ভীষণ খুশি মানে আমরা ক্লাস থ্রিতে স্কুলে ভর্তি হয়ে তারপর এতগুলো বছর মাঝখানে কাটে আমরা পিএসসি দিছি জিএসসি দিছি কিন্তু এসএসসিতে আমরা যে পরিমাণ খুশি হয়েছি এর আগের দুইটা বোর্ড পরীক্ষা আমরা এত খুশি ছিলাম না আর স্কুল থেকে আমরা বের হয়ে গেছি কিন্তু তারপরে স্কুলে আমাদের ভীষণ মানে ভালোভাবে আপ্যায়ন করতেছে আমাদের হেডমিস্ট্রেস আমাদের সাথে ভীষণ আনন্দ করতেছে মানে এক কথা আমরা অনেক বেশি খুশি অনেক বেশি যাকে বলে তার রেজাল্ট খুবই সন্তোষজনক খুবই নিজের ভিতরে একটা মানুষ তুষ্টি এসেছে যে এ প্লাস পেয়েছি এসএসসি পরীক্ষায় খুবই ভালো লাগছে যে এই ছেলে এ প্লাস পেয়েছে আলহামদুলিল্লাহ আমরা খুশি ছেলেও খুশি সবাই খুশি আলহামদুলিল্লাহ ফুল সিলেবাস হলে ভালো করতো হ্যাঁ ওদের আমার মনে হয় যে ওরা আরো ভালো করতো কারণ ওদের তো সব পড়াইছিল লাস্টে শর্ট সিলেবাস আসার জন্য কারোর জন্য ভালো হয়েছে কারোর জন্য খারাপ হয়েছে আমার মনে আমাদের জন্য খারাপ হয়েছে পড়াশোনা তো করোনা ছিল বাসায় আমরা নিজেরা টিউটর ছিল স্যারদের হেল্প ছিল আর কি স্যারদের অনেক সহযোগিতা আছে বাসায় টিউটর ছিল আমরা আর ওরা সবচেয়ে হচ্ছে যে ওরা খাটছে নিজেরা নিজেরা না খাটলে তো আর হয় না কোনো কিছু ওরা প্রচুর খাটছে যেটা হচ্ছে আশানুরূপ রেজাল্ট এসেছে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট বরিশাল শিক্ষা বোর্ডে দু সালের এসএসসি পরীক্ষার পাশের হার হলো উননব্বই দশমিক ছয় এক মোট জিপিএ ফাইভ পেয়েছে দশ হাজার আষট্টি পাশের হার গতবার আছে একটু কম অন্য অন্য বোর্ডের তুলনায় কী রেজাল্ট হয়েছে জানি না যদি ভালো করে থাকে এ সম্পূর্ণ কৃতিত্ব ছাত্র শিক্ষক অভিভাবক এবং এলাকাবাসী বরিশালবাসীকেও বলা যায় কারণ যখন ছেলেমেয়েরা পরীক্ষা হলে গিয়েছে তাদের রিক্সা ছেড়ে দিয়েছে যাতায়াতের সুবিধা হয়েছে সবাই টোটাল সমাজের সবার জন্যই এই ফলাফল আমি সমাজের সকলকে ধন্যবাদ জানাচ্ছি